আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেক টুডে টুমোরো চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে আমি আপনাকে এমন একটা স্ক্রিন রেকর্ডার দেখাবো যে স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনি খুব সুন্দরভাবে স্ক্রিন রেকর্ড করতে পারবেন তো স্ক্রিন রেকর্ড আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন সেটা হলো আপনার কোনো মূল্যবান জিনিস দেখছেন যেটা ডাউনলোড করতে পারতেছেন না এটা স্ক্রিন রেকর্ড করে রাখে দিতে পারেন অবশ্য যারা বিশেষ করে ইউটিউব ইউটিউবে ভিডিও সার্ভেন গেম খেলেন তারাও এটা করতে পারেন যারা বিশেষ করে টিউটোরিয়াল ভিডিও মেক করে তারাও এই স্ক্রিন রেকর্ডার ব্যবহার করতে পারবেন তো চলুন দেখা যাক স্ক্রিন রেকর্ডারের কী কী বৈশিষ্ট্য তো প্রথমত আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে যাওয়ার পরে আমরা লিখব যে এক্স রেকর্ডার এক্স রেকর্ডার লেগে সার্চ দেব সার্চ দিয়ে এখানে স্ক্রিন রেকর্ডার অ্যান্ড ভিডিও লেখা আছে তো দেখেন যে আমি আগে থেকেই এটা ইনস্টল করে রাখছি তো এটা ওপেন করলাম তো আপনারা ইনস্টল দিয়ে নেবেন নেওয়ার পরে এখানে সেটিংস অপশানে আসবে তো দেখেন যাদের অ্যালাউ যাবে অ্যাপসটা তো অ্যালাউ দিয়ে দিবেন তারপরে সেটিংস অপশন থেকে সেটিংসগুলো করে নেবেন আসলে কিভাবে সেটিংস করতে হয় তো দেখেন এখানে সেটিংসে কি কি বলছে এখানে বলছে যে রেকর্ড অডিও এটা মাইক্রোফোন অপশানে রেখে দিছি মাইক্রোফোন অপশনে রেখে দেওয়ার কারণ হলো যে আমি যখন রেকর্ড করব কোনো কথা বলবো স্ক্রিন রেকর্ডের সাথে তো সেটা ক্যাপচার করে নেবে আমার ফোনের মাইক্রোফোনটা তো সেই জন্য মাইক্রোফোন অপশন অবশ্যই চালু রাখবো আর কেউ যদি ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন ব্যবহার করে যেমন বাইরের কোনো মাইক্রোফোন লাগায় যেমন বয়া এমন আমরা লাগাই এরকম মাইক্রোফোন লাগাই তাহলে এটা সিলেক্ট করব আর যদি মিউটে রাখতে চাই তো মিউট রাখবো এই আর কি তারপরে রেজুলেশন আমরা ভালোটাই রাখবো হাই কোয়ালিটি রেজলিউশনই রাখবো তো হাজার আশি পি রাখলাম কেউ সাতশো বিশও রাখে তো ওটা রাখতে পারেন তো কোয়ালিটি এখন দেখেন যে কোয়ালিটি অটো দিয়ে আছে তো কোয়ালিটি যদি মিস করি তো আসলে ভিডিওর কোয়ালিটিটা কেমন হবে সেটাই বোঝাচ্ছে তো আমি অটোই রেখে দিছি আর অটো রাখলে যখন যেরকম রাখবে তখন সেরকমই কোয়ালিটিটা মেনটেনভাবে নিয়ে নেবে তারপরে এখানে এফপিএস অটোই রেখে দিলাম তো কেউ ষাটে দিতে পারেন কেউ পঞ্চাশে দিতে পারেন সেটা আপনার ব্যাপার তো ওয়ারেন্টেশন এটা হলো যে অটো রাখলাম তো ওয়ারেন্টেশন বিষয়টা হলো যে আপনি আসলে ভিডিওটা কোন দিক দিয়ে মেক করতে চাচ্ছেন যেমন ল্যান্ডস্কেপ প্রোটেট দুইটা অপশন আছে আড়াআড়ি আর হলো লম্বালম্বি তো দেখেন আড়াআড়িভাবে করবেন কি লম্বালম্বি করবেন সেটা হলো আপনার উপর সেই অপশনটা শুধু সিলেক্ট করবেন তাহলে হয়ে যাবে এরপরে সেভ কোথায় লোকেশনটা দেখাচ্ছে সেভ লোকেশন আপনার মেমোরিতে কোথায় সেভ হবে সেই লোকেশনটা দেখাচ্ছে তারপর repair system UI crash avoid abnormal stop তো এগুলা যেমন আছে তেমনই থাকবে রেকর্ডিং মুড আসলে আপনি নর্মাল রাখবেন নাকি পারফরমেন্স মুডে রাখবেন তো মোটামুটি নর্মালটা ভালো তারপরে যদি চান যে পারফরমেন্স মোডে রাখবেন তো পারফরমেন্স মোডে ওকে করবেন তারপরে কাউন্ট ডাউন বিফোর স্টার্ট মানে কতক্ষণ পরে আপনার রেকর্ডটা চালু হবে যখন আপনি রেকর্ডিং অপশনে স্টার্ট দিবেন তখন আর কি সেটা তারপরে pop up window after taking screenshot মানে স্ক্রিনশট কতক্ষণ পরে মানে নেবেন সেটা বোঝাচ্ছে তো hide record window during recording সেটা হাইট করতে পারেন তারপরে সে ফোন টু স্টপ রেকর্ডিং যেমন আছে তেমনই থাকবে কিপ রেকর্ডিং হয় স্ক্রিন ইজ অফ মানে এটা মানে যদি চালু রাখতে চান তাহলে স্ক্রিন অফ হওয়ার পরে সেটা রেকর্ডিং চালু অবস্থায় থাকবে তো স্ক্রিনশট যদি নিতে চান রেকর্ড চলাকালীন অবস্থায় তবে স্ক্রিনশট নিতে পারবেন আর এটা একটা ভালো বিষয় যে ক্যামেরা আপনি অন রেখে এক সাইডে রেখে আপনি স্ক্রিন রেকর্ডটা ভালোভাবে করতে পারবেন তাহলে ক্যামেরা অপশনটা শুধু চালু করলেই হয়ে যাবে আমি দেখাচ্ছি না আপনারা শুধু চালু করে নেবেন নিয়ে দেখবেন আর কি তারপরে ব্রাশ অপশন আছে যে ব্রাশ অপশনটা খুবই চমৎকার তো ব্রাশ অপশন থেকে আপনি কি করবেন ব্রাশ অপশন থেকে চালু করার জন্য ব্রাশে দিলেন দেওয়ার পরে এখানে দেখবেন যে অনেকগুলো টুলস দেখতে পাবেন তো আপনি যদি কোনো কিছু সিলেক্ট করে দেখাতে চান এই যে এখানে দেখাতে পারবেন তো এই হলো ব্রাশের কাজ আর ক্যামেরার কাজটা অবশ্য দেখা যাবে এই যে দেখতেছেন যে ক্যামেরার কাজ তো এইরকম আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন দেখে থেকে তারপরে তারপরে যা দেখবেন যে আর মোটামুটি সেটিংস নাই তো এই হলো কাজ এরপরে আপনারা জাস্ট খালি ভিডিও করবেন দেখবেন যে অনেক ভালো একটা কোয়ালিটি দিবে এবং আপনাদের অনেক একটা উপকারী হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তবে like comment share and subscribe করে আমার পাশেই থাকবেন এবং সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ